সবাইকে আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন আজকে আমি কথা বলতে যাচ্ছি এসিওর সবথেকে লো কম্পিটিশন সার্ভিসগুলো নিয়ে মোটামুটি আজকে তিনটা থেকে চারটা সার্ভিস দেখাবো বা কিওয়ার্ড দেখাবো যেগুলো দিয়ে আপনি যদি আপনার গিক র্যাঙ্ক করাতে পারেন কমসে কম আপনি মাসে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এই কাজগুলো আপনি আজকেই গিক পাবলিশ করে কালকের থেকে তিরিশ চল্লিশ হাজার টাকা ইনকাম করবেন এরকম না ঠিক আছে আপনাকে এখানে অবস্থান তৈরি করতে হবে সময় স্পেন্ড করতে হবে অনলাইনে থাকতে হবে এবং ধীরে ধীরে উঠতে হবে তো সাথে সাথে চল্লিশ পঞ্চাশ হাজার টাকা ইনকাম করবেন এরকম না ঠিক আছে জাস্ট এখানে আপনি যে কোনো বিজনেসে যান না কেন আপনাকে ওইখানে সময় স্পেন্ড করতে হয় কারণ আজকে একটা রিভিউ হবে কালকে দুইটা রিভিউ হবে যখন আপনার দশটা পনেরোটা বিশটা রিভিউ হয়ে যাবে তারপরে থেকে কিন্তু আপনি মাসে পঞ্চাশ ষাট হাজার টাকা ইনকাম করতে পারবেন কিন্তু এই সার্ভিসগুলো তাহলে তাহলে আপনাদের মনে প্রশ্ন আসতে পারে যে তাহলে আমি কেন সার্ভিস দেবো তাহলে লো কম্পিটিশন দিয়ে কী হবে ভাই লো কম্পিটিশন দিয়ে কী হবে বলতে যারা নতুন আছে একদম বিগিনার তাদের জন্য লো কম্পিটিশনগুলো বেটার কেন বেটার কারণ তারা হাই কম্পিটিশন জায়গায় বা হাই কোয়ালিটি সার্ভিসগুলো দিতে গেলে অনেকজনের বারোটা বেজে যায় বা কাজ করতে পারে না বা প্রতিযোগীদের সাথে তাল মিলিয়ে চলতে পারে না যেহেতু আপনাদের কমিউনিকেশন দেন ফাইবারের গিকের স্কিল খুবই লো সেই জন্য এই লো সার্ভিসগুলো দিয়ে আপনি আপনার অবস্থানটা তৈরি করতে পারবেন খুব কম সময়ের ভিতরে এবং এখানে টুকটাক আপনি অর্ডার পেতে পারেন বা পাবেন আপনার যেহেতু সার্ভিসগুলোই খুবই কম মানে এক হাজার দুই হাজার তিন হাজার করে সার্ভিস এখানে অনলাইনে একশো দুশো থাকা আর আপনার গিকোস তাদের সামনে উপস্থাপন করা এর থেকে আর বেটার কি হতে পারে আর এসিওর কাজগুলো তো আমরা জানি সারা জীবন খাইতে পারবেন এরকম একটা সার্ভিস আর এটার কোনো দিন কেরিয়ার শেষ হবে না যতদিন গুগল আছে যেমন ইউটিউবের সার্ভিসগুলো হয়তো আপনি দুই এক বছর পাঁচ বছর খাইতে পারবেন তারপরে হয়তো ইউটিউবের সার্ভিসগুলো বন্ধ হয়ে যাবে কিন্তু গুগলের সার্ভিস কখনো বন্ধ হবে না তাহলে আপনারা বুঝতে পারতেছেন এসিওর ডিমান্ড এবং এসিওর কত বড় মার্কেট প্লেস সেটা আপনি এসিও সেক্টরে কাজ করলেই বুঝতে পারবেন তো ওকে আমার এই সেক্টরটা বোঝানোর দায়িত্ব না এখন আজকের ক্লাসের ভিতরে আমি জাস্ট আপনাদেরকে শর্টকাটে কোন কয়েকটা জিনিস দেখাবো কয়েকটা সার্ভিস দেখাবো এই সার্ভিসগুলো আপনারা দিয়ে মার্কেট প্লেস থেকে ইনকাম করতে পারেন খুব দ্রুত এবং খুব সহজেই তো চলুন প্রথমে আমরা দেখি কন্ট্রাকচুয়াল ব্যাকলিংস ওকে এই ব্যাকলিংস যদি আপনি এখানে এসে সার্চ করেন ওকে তাহলে আপনি দেখতে পারবেন মাত্র তিন তিন হাজার তেইশটা সার্ভিস অ্যাভেলেবল আছে এবং অনলাইন দিয়ে আপনি দেখতে পারবেন তিনশো পনেরোটা সার্ভিস অ্যাভেলেবল তো আপনি গিক পাবলিশ করলে প্রথমেই প্রথম দিনই তো আপনি ফার্স্ট পজিশনে চলে আসলেন ঠিক আছে আর এগুলো কিন্তু টুকটাক ভালোই অর্ডার পাচ্ছে কেন ভালোই অর্ডার পাচ্ছে এখানে কিন্তু টপ রিলেটেড সেলারও কিন্তু আছে কারণ এখানে একটা টপ রিলেটেড সেলার হওয়া কিন্তু সহজ কথা না কারণ সার্ভিসগুলো একদিনে এই জায়গায় চলে আসে নাই এখানে কিন্তু টুকটাক তাহলে ভালোই অর্ডার পড়তেছে দেখেন টপ রিলেটেড আছে একত্রিশ জন লেভেল টু এর আছে পাঁচশো একাত্তর জন লেভেল ওয়ানের আছে চারশো তেষট্টি জন এবং নিউ সেলার আছে উনিশশো এতজন তো আটান্ন জন ওকে এখানে দেখেন বাইশটা বিয়াল্লিশটা আটশো আঠাশটা রিভিউ দেখেন কন্টিনিউ কিন্তু তারা কাজ করতেছে যদি আমরা একটা গিক ওপেন করে দেখি মানে একটা বাতের ভিতরে টিভি দিলে বাকিগুলো সব চলে আসে যে কীরকম কাজ আছে দেখি আমরা এখানে দেখেন আটটা অর্ডার চলতেছে পঁয়ত্রিশ ডলার করে বেসিক প্যাকেজ এখানে দেখেন একচল্লিশটা অর্ডার চলতেছে তার মানে কি এই সার্ভিসগুলো কিন্তু খুবই চলতেছে এখানে আর এখানে কি I quality I will create মানে পাঁচশোটা high quality contractual SEO backlink বা ডু ফলো ব্যাকলিং দিবে তো এই দেখেন তিরিশ ডলার করে সার্ভিস তিনি এখানে প্রোভাইড করতেছে তো আপনি কিন্তু এই কাজগুলো খুব সহজেই করতে পারেন এগুলো ভিডিও আমাদের ইয়াতে আছে আমি আমাদের ডিসক্রিপশন বক্সে দিয়ে দেওয়ার ট্রাই করব। তো আই হোপ আপনারা বুঝতে পারছেন এই সার্ভিসটা আমরা দিলে খুব দ্রুতই সাকসেস পাওয়ার সম্ভাবনা একশো পার্সেন্ট এবং খুব দ্রুতই সাকসেস পাবেন তো এইখানে একটা সার্ভিস দেখালাম এটা হচ্ছে কন্টাস কন্ট্রাকচুয়াল ব্যাকলিং তো এবার যদি আমি আরেকটা দেখাই সেটা হচ্ছে এই সার্ভিসটা যদিও কঠিন <laughs> তো এটার নাম হচ্ছে web two point zero backlink এখানে দেখেন আপনি হয়তো সর্বোচ্চ তেরোশো সার্ভিস পাবেন ওকে তেরোশো আষট্টি আষট্টিটা সার্ভিস কিন্তু এখানে অ্যাভেলেবল আছে তো এই সার্ভিসটা যদি আপনি দেন অনলাইনে আপনার প্রতিযোগী পাবেন হচ্ছে মানে আপনার সাথে সবসময় প্রতিযোগী পাবেন হচ্ছে একশো পঞ্চান্ন জন প্রথম দিনে আপনি ফার্স্ট পজিশনে চলে আসবেন ভালোভাবে গিকের ইমেজ বানাইতে পারলে আই হোপ যে আপনি কাজ এক সপ্তাহ পর থেকে বা পাঁচ দিন পর থেকে পেতে পারেন তো এখানেও দেখেন মোটামুটি ভালোই অর্ডার পাচ্ছে দেখছেন একজন দেখেন তিনি আর্টসে কত লেভেল টুয়ে চলে গেছে তিনি কি কাজ করে আমরা একটু যদি দেখি তিনি এখন পাকিস্তানি সেলার এক ঘন্টা তার delivery time okay average time okay তিনি আর্টসে কত সালে উনিশ সালে আসছে মোটামুটি একশো বাষট্টিটা অর্ডার কমপ্লিট করছে কিন্তু ওয়েব টু পয়েন্ট জিরো নিয়ে কিন্তু তিনি level one seller level two seller কিন্তু মনে হয় তার লেভেল ড্রপ খাইছে ওকে বিষয় না কিন্তু দেখি তিনি রেগুলার কাজ করতেছে কিনা একটু যদি আমরা দেখি মোস্ট রিসেন্ট কত তারিখে ডেলিভারি করছে মোস্ট রিসেন্ট দুই উইক দুই উইক দেখেন ভালোই এখনও কিন্তু কয়েকটা অর্ডার চলতেছে মেবি তো এখানে কিন্তু কাজ পাচ্ছে টুকটাক ঠিক আছে মনে হয় তার আরও অ্যাকাউন্ট থাকতে পারে প্রতিটা গিগের ভিতরে কিন্তু মোটামুটি তিনটা চারটা গিগ কিন্তু তুলে ফেলছে তিনি তো এই এই সার্ভিস নিয়েও কিন্তু আপনি কাজ করতে পারেন এই একটা সার্ভিস মোটামুটি খুবই জনপ্রিয়তা আছে এবং এটার সার্ভিসের লোক পাওয়া খুবই টাফ এই সেক্টরে যদি একবার উঠে যেতে পারেন আপনি আপনার বংশধরের অর্ধেক মানুষকে খাওয়াইতে পারবেন কোনো সমস্যাই হবে না এত টাকা ইনকাম করতে পারবেন এখানে তো এবার আসি আরেকটা দেখাই সেটার নাম হচ্ছে প্রোফাইল ব্যাকলিং এটা আমার সব থেকে ফেভারিট একটা service profile backlink profile backlink কেন এটা আমার সবার থেকে বেটার একটা সার্ভিস কারণ এই সার্ভিসটা খুবই পাওয়া যায় এবং খুব সহজ এই কাজটা করা সব থেকে সহজ কাজ এটা একটা ক্লাস ওয়ানের ছেলেকে যদি আমি বলি যে এই কাজটা বাবু এইভাবে এইভাবে করো তিনি করতে পারবে দেখেন এখানে মাত্র দুই হাজার সতেরো জন সার্ভিস আপনার সাথে প্রতিযোগী বা আপনার প্রতিযোগী অনলাইনে দুশো জন এটা তো মামুনি বিষয় মামুলি বিষয় ওকে তো এখানে দেখেন মোটামুটি এখানে কিন্তু ভালোই অর্ডার পাচ্ছে দেখেন পাঁচ ডলার করে শুরু করছে কেউ কেউ মানে আসলে একজাক্টলি ছয়শো ডলার কিন্তু দেয় না ঠিক আছে তিনি ওইখানে একটা টিক্স কাটাইছে দশ ডলারে দুইটা অর্ডার ওকে একটা দুইটা অর্ডার কোর্স কমপ্লিট করছে একটা অর্ডার রানিং আছে এই একটা ধরেন এই একটা যদি আমি দেখি তিনশোটা ব্যাকলিং দিতেছে তিনি কি আসলে ছয়শো ব্যাকলিং দিচ্ছে না তিনি একশোটা ব্যাকলিং দিচ্ছে দশ ডলার একশোটা ব্যাকলিং করতে আপনার সর্বোচ্চ একদিন সময় লাগবে যদি করেন আপনি আর এক্সপার্ট হলে এক ঘন্টা লাগবে না তা পঁচিশ ডলার মানে পঁচিশশো টাকায় তিনি তিনশো ব্যাকলিং দিচ্ছে দুই দিনের কাজ দুই দিনে পঁচিশশো টাকা আপনি প্রথম অবস্থায় এগুলো হিসাব করতেবেন না ঠিক আছে পাঁচ হাজার টাকায় তিনি ছয়শো ব্যাকলিং দিচ্ছে এটা মাত্র দশ দিন কাজ করলে হয়ে যাবে দশ দিনে পাঁচ হাজার টাকা করেন না প্রথম অবস্থায় কষ্ট করেন একটু হয়ে গেল তারপরে প্রাইস বাড়ায় দিবেন দেখেন এই একজন অর্ডার চলতেছে দুইটা পাঁচ ডলার করে নিচ্ছে ষাটটা ব্যাকলিং করে দেবে পাঁচ ডলার ষাটটা ব্যাকলিং করা তো একটা কী বলবো আর কি ওকে যাই হোক কিছু না এগুলো বিষয় কোনো বিষয় না তো এইভাবে আপনি কাজগুলো করতে পারেন তো কাজ করলে এখানে ভালোই কাজ পাবেন এই গিকটা আমি এর আগেও অনেকবার দেখছি মনে হয় ওকে তো এখানে দেখেন এই একজন বাঙালি মেয়ে ছবি দিয়ে কাজ করতেছে দেখি তার কয়টা অর্ডার চলো অর্ডার নাই বর্তমানে লেভেল ওয়ানে সেলার তিনি কি কাজ করে দুই হাজার বাইশে বিশে আসছে অনলাইন আছে বাউন্নটা রিভিউ কমপ্লিট ওকে পাঁচ ডলার করে শুরু করছে মোস্ট রিসেন্ট চার উইক আগে কাজ করছে পাকিস্তানের সাথে ওকে আমরা অনেকে আছি মাঝে মাঝে পাকিস্তানদেরকে খুব একটা ভ্যালু দিই না তা পাকিস্তানেরও কাজ করতে পারেন তো এই হচ্ছে সার্ভিস আমার মোটামুটি তিনটা দেখালাম আরও এরকম সার্ভিস আছে কিন্তু এর ভিতরে সব থেকে আপনি ডিমান্ডেবল সব থেকে পাওয়ারফুল একটা কাজ আছে সেটা কি সে কাজটা তাহলে আপনাকে প্রপারলি শিখতে হবে কোর্স না করে ওই কাজটা করতে গেলে আপনি প্রবলেমে পড়বেন তো ওই কাজটার নাম হচ্ছে one page page one page SEO one page SEO এই কাজটা টেকনিক্যালি কাজ কিন্তু এই কাজের ডিমান্ড হাই ডিমান্ড মানে ভ্যালু অনেক বেশি মানে কি বলবো একশো পঁচাত্তর ডলার করে শুরু হয়েছে দেখেন কী অবস্থা তার যদি আমি একটু চেক করি তার গিকগুলো তাহলে আপনি দেখতে পারেন সাঁত্রিশটা অর্ডার বর্তমানে আছে রানিং আছে যদি আপনি অ্যাভারেজ দুইশো পঁচাত্তর ডলার করে ধরেন বা দুইশো ডলার করে ধরেন তারপরে এখানে তার প্রায় কত সাঁত্রিশ গুণ হচ্ছে প্রায় আমি তো হিসাবই করতে পারবো না তা প্রায় দশ লাখ টাকার মতো কাজ রানিং আছে আই থিঙ্ক বেশি হতে পারে কমও হতে পারে হিসাব যেহেতু করতেছি না আনুমানিক তো দশ লাখ টাকার উপরে কিন্তু তার কাজ রানিং আছে শুধু একটা গিকের ভিতরেই অন পেজ এসিও নিয়ে করতেছে এবং তার কিন্তু আরও গিক আছে ঠিক আছে তিনি কিন্তু এই একটা সার্ভিস শিখছে না তিনি কিন্তু এসিওর এই সার্ভিসগুলো দেখেন competition keyword research competitor analysis এগুলো করেই কিন্তু তিনি এখানে সার্ভিস দিতে শুধু এসিওর সার্ভিস দিয়ে কিন্তু তিনি মাসে লাখ লাখ টাকা ইনকাম করতেছে ঠিক আছে এই ধরেন একজন ব্যাকলিংয়ের সার্ভিস দিতেছে দেখি ব্যাকলিংয়ের কী কী করে বাইশটা অর্ডার সাঁত্রিশ আর বাইশ তার এবারে বিশ তিরিশ লাখ টাকা প্রতি মান্থ ইনকাম করে তিনি ঠিক আছে এইগুলো সার্ভিস অনেক ডিমান্ডেবল এবং খুবই এক্সপিরিয়েন্স পার্সনগুলোই এই কাজগুলো করতে পারে তো আপনি চাইলে এই কোর্সটা আমাদের কাছ থেকে শিখতে পারেন তো আমি আমাদের এসিও কোর্সের ভিতরে এগুলো আমি শেখাবো অন পেজ অফ পেজ সব কিছুই থাকবে ইনশাল্লাহ তো আই হোপ আপনারা বুঝতে পারছেন কোনগুলো সার্ভিস এসিওর ভিতর শিখে আপনারা খুব সহজে এবং খুব দ্রুত ইনকাম করতে পারেন তো আশা করি আপনারা মোটামুটি বুঝতে পারছেন তো কিক বানানো শুরু করে দেন ইনশাল্লাহ আর কোনো প্রশ্ন থাকলে কমেন্ট বক্স ওপেন আছে দেখা হচ্ছে নেক্সট ক্লাসে ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ